कर्मणे बेके बे दोन्ही चार तीन त्रिक नऊ दहा पन्नास साठ ऐंशी नव्वद शंभर दीडशे दोनशे हजार कर्मणे कर कर्मणे Dermanı Hava nerede çarşafın Gördüğüm bu paketler benim dermanım Hoppa yavaşça açıldı fermanı Download Modge.